নমস্কার বন্ধুগণ লেটেক এর ব্যবহার দ্বারা পত্রলিখন বিষয়ক টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এখন আপনি তিনটি উইন্ডো দেখতে পাচ্ছেন এগুলি লেটেক দ্বারা টাইপসেটিং করার তিনটি পর্যায়ের সাথে সঙ্গতিপূর্ণ সোর্স ফাইলের সৃষ্টি সেটির কম্পাইলেশনের মাধ্যমে পিডিএফ ফাইলের তৈরি হওয়া এবং পিডিএফ রিডার ব্যবহার করে সেটিকে দেখা আমি Mac OS X operating system এ একটি বিনামূল্য পিডিএফ রিডার স্কিম ব্যবহার করছি কারণ এটি প্রত্যেকবার কম্পাইলেশন এর পরে নিজে থেকেই ফাইলটির সাম্প্রতিকতম সংস্করণটি লোড করে বা দেখায় লিনাক্স এবং উইন্ডোজ এ কিছু পিডিএফ ব্রাউজার আছে যাদের এই ক্ষমতা আছে আসুন সোর্স ফাইলটিতে গিয়ে প্রতিটি কমান্ডের কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম লাইনটি নির্দেশ করে এই ডকুমেন্টটি লেটার ডকুমেন্ট ক্লাস এর অন্তর্গত ফন্ট সাইজ হিসাবে ১২ পয়েন্ট এর ব্যবহার করা হচ্ছে পত্রের প্রথম অংশটি হল ফ্রম অ্যাড্রেস বা প্রেরক এর ঠিকানা এটি এই দুটি ব্রেস বা বন্ধনীর মধ্যে থাকে আউটপুট ফাইলের উপরের ডানদিকের কোণে এটিকে দেখা যায় পরপর দুটি স্ল্যাশ এর দ্বারা নতুন লাইনের সূচনা করা হয় আমি যদি এই দুটি স্ল্যাশ কে ওখান থেকে সরিয়ে দিই সেভ করি এবং পিডিএফ কমান্ড এর দ্বারা কম্পাইল করি তাহলে দেখা যাবে এই দুটি লাইন একসাথে যুক্ত হয়ে একটি লাইন হয়ে গেছে পূর্বে স্ল্যাশ এর ব্যবহারের মাধ্যমে আমরা লেটেককে কে এই দুটি লাইন বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছিলাম এখন ওই বিপরীত স্ল্যাশ গুলি আর ওখানে নেই তাই লেটেক লাইন দুটিকে আলাদা রাখেনি স্ল্যাশ গুলিকে ওখানে পুনরায় দিয়ে দেওয়া যাক এবং সেভ করে কম্পাইল করা যাক লক্ষ্য রাখবেন প্রতিটি পরিবর্তন করার পরে অবশ্যই সেটিকে সেভ করবেন এবং তারপর কম্পাইল করবেন আউটপুট এর পরিবর্তনটি দেখা যাচ্ছে এবার দেখা যাক ঠিকানা লেখার স্থানটি শূন্য রাখলে কি হয় এখানে আসা যাক এবার এটিকে সিলেক্ট করে লাইন এর শেষে যাওয়া যাক ডিলিট করা যাক এবং সেভ করে কম্পাইল করা যাক কম্পাইল করা হলো আপনি দেখতে পাচ্ছেন ভদ্রলেখকের ঠিকানার স্থানটি শূন্য আছে লক্ষ্য করুন আজকের তারিখ আমেরিকান রীতি অনুযায়ী দৃশ্যমান হচ্ছে প্রথমে মাস তারপর তারিখ এবং শেষে বছর এটি স্ল্যাশ কমান্ড এর দ্বারা পাওয়া যায় আমরা একটি শূন্য তালিকা ব্যবহারের মাধ্যমে লেটেক স্বয়ংক্রিয়ভাবে তারিখের দৃশ্যমান হওয়া আটকাতে পারি আসুন এটি করা যাক এবং সেভ করে করে কম্পাইল করা যাক দেখুন তারিখটি আর দেখা যাচ্ছে না মনে করুন আমি আমার পছন্দ মতো অন্য কোনো তারিখ দিতে চাই নয়ই জুলাই দু এই তারিখটি লেখা যাক এবার সেভ করে কম্পাইল করলে এই তারিখটি দেখা যাবে এই তারিখেই এই টিউটোরিয়ালটি প্রথমবার তৈরি করা হয়েছিল এটিকে কম্পাইল করলে দেখা যাচ্ছে যে আউটপুট ফাইলে এখন তারিখটি ভারতীয় রীতি অনুসারে দেখাচ্ছে এবার সোর্স ফাইলে ফিরে আসা যাক ঠিকানাটিকে পুনরায় লেখা যাক এবার কম্পাইল করলে দেখা যাবে যে ডকুমেন্ট টি আবার পূর্বের অবস্থায় চলে এসেছে চিঠির নিচের দিকে সহি করার কমান্ড দেওয়া যায় আমরা প্রথমে ডকুমেন্ট শুরু করি এবং তারপরেই পত্র শুরু করি এক্ষেত্রে টু অ্যাড্রেস অর্থাৎ চিঠির গ্রাহকের ঠিকানা প্রথমে আসে এটি আউটপুট এর উপরের দিকের কোণে দৃশ্যমান হয় এই পত্রটির গ্রাহক এন কে সিনহা মহাশয় স্ল্যাশ ওপেনিং কমান্ডটি গ্রাহকের নাম উল্লেখ করার জন্য ব্যবহার করা হয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন লেটেক্ এ প্রত্যেকটি কমান্ড বিপরীত স্ল্যাশ এর দ্বারা শুরু হয় এরপরেই আসে পত্রের টেক্সট বা মূল লেখার স্থান লেটেকে এ কোনো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ শুরু করার জন্য তার আগে একটি ফাঁকা লাইন রাখতে হয় আমরা এখন সেটাই দেখব এখানে আসা যাক এখানে একটি বাক্য আছে যা উই আর দিয়ে শুরু হচ্ছে এটিকে পরবর্তী লাইনে নিয়ে যাওয়া যাক তাহলে আমি একটি ফাঁকা লাইন রেখেছি এবার সেভ করে কম্পাইল করা যাক দেখা যাচ্ছে এটি নতুন অনুচ্ছেদে চলে এসেছে একটি নতুন অনুচ্ছেদ তৈরি হবার ফলে পত্রটি এখন দুই পাতার হয়ে গেছে দেখা যাক যদি লেখার ফন্ট সাইজ ১০ পয়েন্ট করে দেওয়া হয় তাহলে এটিকে আগের মতো এক পাতায় অন্তর্ভুক্ত করা যায় কিনা আসুন এটি চেষ্টা করা যাক এবার সেভ করে কম্পাইল করা যাক আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পত্রটি এখন এক পাতায় ধরে গেছে আবার ফন্ট সাইজ ১২ পয়েন্ট করে দেওয়া যাক এবং ফাঁকা লাইনটিকেও সরিয়ে দেওয়া যাক এবার এটিকে কম্পাইল করা যাক এটি সফলভাবে কম্পাইল হয়ে গেছে এখন আমি আইটেমাইজ এনভায়রনমেন্ট বিষয়ে বর্ণনা করব যা বিগিন আইটেমাইজ এবং এন্ড আইটেমাইজ এই দুটি জোড়া কমান্ড এর মধ্যে থাকে এই দুই কমান্ড এর মধ্যে থাকা প্রত্যেক লেখা যেগুলি স্ল্যাশ আইটেম এর দ্বারা শুরু হয়েছে সেগুলি বুলেট যুক্ত তালিকার আইটেম হিসাবে দৃশ্যমান হয় বুলেট এর স্থানে কি আমরা সংখ্যা পেতে পারি অবশ্যই পারি তার জন্য আপনাকে আইটেমাইজ এনভায়রনমেন্ট এর পরিবর্তে এনিউমারেট এনভায়রনমেন্ট ব্যবহার করতে হবে তাহলে এখানে পরিবর্তন করে এটিকে এনুমেরেট করা হল এবার সেভ করা যাক যতবার বেশি সম্ভব ততবারই সেভ করে নেওয়া সবসময় ভালো এবার কম্পাইল করা যাক আপনি দেখতে পাচ্ছেন যে বুলেটের স্থানে এখন সংখ্যা দেখা যাচ্ছে পত্রের শেষে এখানে আমি ইয়র্স সিনসিয়ারলি লেখাটি অন্তর্ভুক্ত করেছি আমরা আগেই সই করার বিষয়ে আলোচনা করেছিলাম পরিশেষে সিসি কমান্ড এই পত্রটির আরো অন্যান্য গ্রাহকদের নাম অন্তর্গত করতে সাহায্য করে আমি এই পত্রটি এন্ড লেটার কমান্ডের দ্বারা শেষ করছি এবং এই কমান্ড এর দ্বারাই এই ডকুমেন্ট টি সমাপ্ত হল পত্রটির বিভিন্ন অংশ পরিবর্তন করে এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করুন আপনি যতক্ষণ না এই বিষয়ে দক্ষতা অর্জন করছেন ততক্ষণ একসময় একটিই পরিবর্তন করুন এবং অন্য পরিবর্তন করার পূর্বে সেটিকে কম্পাইল করে দেখুন সেটি সঠিকভাবে কাজ করছে কিনা যদিও আমি ম্যাক অপারেটিং সিস্টেম এ পত্র লেখার পদ্ধতিটি বর্ণনা করেছি এই একই সোর্স ফাইল লিনাক্স এবং উইন্ডোজ সমেত সব অপারেটিং সিস্টেম এ ব্যবহার করা যেতে পারে এখানেই এই টিউটোরিয়ালের এর সমাপ্তি হল এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ সিডিপ আইআইটি বোম্বের পক্ষ থেকে আমি অন্তরা এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি শুভবিদায়